চাইলাম যারে আমি পাইলাম না তারে সে এখন ঘর করে অন্যের সাথে সে এখন ঘর করে অন্যের সাথে ভবে চাইলাম যারে আমি পাইলাম না তারে ভবে চাইলাম যারে আমি পাইলাম না তারে সে এখন ঘর করে অন্যের সাথে এ সে এখন ঘর করে অন্যের সাথে আশা ছিল প্রাণ বন্ধুরে রাখিব এই বুকে সে আমারে ভুল বুঝিয়া দূরে সুরে গেল রে কপালে নাই সুখ যেন বিধাতার বইমুখ আরে কপালে নাই সুখ যেন বিধাতার বইমুখ এই পোড়ামুখ আমি দেখাবো কারে সে এখন ঘর করে অন্যের সাথে ভবে চাহিলাম যারে আমি পাইলাম না তারে এই ভাবে